এই যে লাঠিতে বাইরে যাচ্ছে ঢুকছে ধরো লাঠিতে বাইরেতে আছে যারা ঢুকছে ওই দেখেন ও মার মার মার ও যারা ঢুকছে ওদেরকে মারতেছে Hey! Hey! ওইগুলো ওইগুলো প্রশাসনিক লোকের করোনা নাই তাই না আর সাধারণ পাবলিক করোনা কঠিন কঠিন জিনিস ভাই রেকর্ড হয়েছে নামে আছি তো আমি তো মনে করছি আমার খেলতেছে এখান থেকে অন্য জনের নিয়ে গেছে গা এ ভাই ভাই মাঠে পাঁচ মিনিট একটা ভিডিও হয়েছে আমরা ভেরি ভেরি দুঃখিত নাকি খুব খুব ব্যাপক পরিমাণে দুঃখিত যাওয়া যাবে এই যে তরুণ পুষ্পালয়টা কি অবস্থা আছে গাড়ি ধরতে গেলে কি করবে জানেন ওদিকে ধরবো ওদিকে ধরবো ওদিকে ধরবো বাঙালি বাইসিকটা হ্যাঁ। পুলিশ কই পুলিশ ওয়েস্টারে পুলিশ কই কি করবো ভিতরে যাইতে জানাই এখন প্রতিশোধ লেগেছে হ্যাঁ। এখানে যদি বাধা দেয় পাবলিক তো লাগে যাবো তাই না এরকম কোনো দিন প্রয়োজন না অবস্থা অনেক আশাবাদী নিয়ে মানুষজনগুলো আসছিল কিন্তু আশাটা পূরণ হয় নাই কারণ খালি মাঠে যাইতো সবাই